সবাই ভালো আছেন থেকে স্বাগতম ইনফোনিক্স নাইন সো এই এফআইপিডি আমরা সম্পূর্ণ বাইপাস করবো আপনারা দেখেছেন আমার ওয়াইফাই ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এখন যে আমার নেক্সটে দিই দেন বাংলাদেশ সিলেক্ট করা আছে নেক্সটে এই জায়গায় টিক মার দিয়ে দিলাম এই টিক মার দিয়ে দিলাম জায়গায় নেক্সট দিলাম এবার দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার পাসওয়ার্ড চাচ্ছে তো গুগল অ্যাকাউন্ট তারপরে ফোন এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি এফআরপিটা যদি এফআরপি না থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গায় পাসওয়ার্ড চাইল না আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পাসওয়ার্ড দিলাম তারপরে পাসওয়ার্ড নিতেছে না আমরা এই সিডিই আজকে এফআরপিটি কীভাবে সম্পূর্ণ বাইপাস করতো আমরা ওই ফুল টিটুয়েলটি দেখব ইনশাল্লাহ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইনফোনিক্সে হট হটলাইন যে সেটি আছে এটা আপনার হাতেই অটোমেটিকলি বাইপাস করতে পারবেন সো আমরা কাজটি শুরু করলাম এই জায়গা থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হবে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমি এই জায়গা থেকে চুজ করলাম সুইডেন সুইডেন ইন্ডিয়ান চুজ করলাম আমি যদি সুইডিয়ান দিই তাহলে আবার ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে উল্টা চলে যেতে পারে সো এই কারণে দিলাম না সো গাছ এখন আমার নেক্সটে দিলাম নেক্সট দেওয়ার পরে এই জায়গা থেকে সরি আমরা আবার নিচে চলে গেলাম আবার নেক্সট দেওয়া দিতে দিতেছিলাম আবার নেক্সটে সো আমরা এই জায়গাতে আবার ব্যাক করে দিলাম আমরা দিয়ে দিয়ে ব্যাক করে গুগলে ক্লিক করলাম তো গুগলে ক্লিক করার পরে আমাদের এই জায়গার থেকে এই যে দেখেন যে মানচিত্রটা আছে না যে এই টাইপে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই লেখার পে ক্লিক করলাম আসলে যদি ইংলিশ কোনো লেখা হতো তো পুরোপুরি বুঝে দেওয়ার জন্য চেষ্টা করতাম এখন লেখা হলো যে ইন্ডিয়ান লেখা তো আমরা এটা করতে পারবো না সরি তো এখন এই জায়গা থেকে আমরা আবার ক্লিক করে দিলাম এই বাসাটা ধরলাম তারপরে এই জায়গা থেকে আমরা ক্লিক করে দিলাম সো আমরা এই জায়গা থেকে এখন অ্যাপসে না দেওয়া ইউটিউব আপনার দেখতে ইউটিউব চলে আসলো ইউটিউবের জন্য একটু অপেক্ষা করতে হবো নেক্সট তারপরে যে শেয়ার বাটনে ক্লিক করলাম ইউটিউব চালু হয়ে গেল সো আপনার ইউটিউব থেকে এখন এই জায়গা থেকে সরি এই জায়গা থেকে সেটিংস করে তারপরে নিচে ইয়েটাকে করে এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন সো সিঙ্গেল স্কোয়ার নিলেই আপনাদের সুবিধাটা বেশি বেশি হবে তো আমি এই জায়গার থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমি এই জায়গা থেকে আমার ওয়েবসাইটের নাম আমার ওয়েবসাইট থেকে আপনারা এফআইপি করার জন্য সব ধরনের রেফারেন্স পাবেন সো সব ধরনের রেফারেন্স পাবেন তারপরে এই জায়গায় জে এস এম লিখলাম তারপরে লিখলাম এফআরপি ফিক্সড এফআরপি ফিক্সড দেখেন J S M FRP fixed তারপর আমি নেক্সট দিয়ে দিলাম সো নেক্সট দেওয়ার পর আমার ওয়েবসাইটটা আসবে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক নাম এসে পড়লো এটা আমার নাম সো এটা ক্লিক করলে আপনারা দেখতেছেন তো আপনারা চাইলে এই জায়গার থেকে সব ধরনের আপনারা এফআরপি হাতে বাইপাস করার মতো সব ধরনের আপনারা টুলস পেয়ে যাবেন ফাইল পেয়ে যাবেন তো আমরা এই জায়গা থেকে যদি আমরা যে পাসওয়ার্ড বসাতে যাই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা লকে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন লক এসে পড়লো তারপরে আপনার ওয়ান টু থ্রি ফোর একটা লক দিলেন ওয়ান টু থ্রি ফোর দুইটা লক দিলেন কনফার্ম লক দেওয়ার পরে আপনার এই নোটিফিকেশন আসার পরে আপনার ভ্যাগে চলে আসবে আপনারা কিন্তু এই জায়গার থেকে ফাইল দিয়েও কাজ করতে পারবেন তো আমি টোটালি ভেগে চলে গেলাম আবার চলে গেলাম আবার চলে গেলাম আমি টোটালি আমাদের ব্যাগে চলে গেলাম আমরা এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ করে নিলাম সরি এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ইংলিশ করে নিলাম ইংলিশ করে নিলাম ইংলিশের পরে এখন আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে আমরা বাংলাদেশে পেয়ে আমরা তারপর নেক্সট দেব আবার নেক্সট আবার নেক্সট তো আমি টিক্স মার দিয়ে দিলাম এই জায়গায় টিক মার দেওয়া আবার নেক্সট দিলাম আবার নেক্সট দিলাম এখন আমাদের গুগল এই যে গুগলের যে মানচিত্র দেখা যায় গুগল পাসওয়ার্ড ট্যাপে ক্লিক করলাম ক্লিক আমাদের দেখেন পাসওয়ার্ডটি নেওয়ার কারণে কিন্তু এই ইন্টারপেসটা চলে এসেছে আগে কিন্তু আমাদের নামে ইন্টারপেস ছিল এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড ইন্টারপেস আছে এখন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট দিয়ে দিলাম বুঝতে পারছেন আমাদের এফআইপিটি কিন্তু অলরেডি খুলে গেল এখন আমরা সম্পূর্ণ এফআইপিটি আমাদের সম্পূর্ণ খুলে গেল আমরা এভাবেই কিন্তু আমরা এফআইপিটি খুলতে পারবো গাইজ সো আমরা এই সেটের সিরিজে এই সেট না তবে এই সিরিজের সেটগুলো এখন বর্তমানে আপডেট অনেক সেট আছে এই সিস্টেমে পাওয়া যায় এই ফিচারটা আমার এই পাসওয়ার্ড বসানোর জন্য এই ফিচারটা আমার ওয়েবসাইটে আছে আপনার আমার ওয়েবসাইট ওয়েবসাইট থেকে এই ফিচারটা আপনারা নিয়ে কাজ করতে পারেন তো কাজ করলে আপনাদের সেটিংয়ে ঢুকা লাগলো না সেটিং থেকে বাইরে লাগলো না তো সম্পূর্ণ এফআইপিটি আপনার আমার ওয়েবসাইট থেকে খুলতে পারবেন ইনশাল্লাহ আমার ওয়েবসাইটে আপনার ভিজিট করবেন ভিজিট করে রাখবেন সো আমাদের কিন্তু অলরেডি খুলে গেল বা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু এফআইপি খুলে গেল বেশি সময় লাগলো না ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাস্ট আল্লাহ হাফেজ